এই তো বেবি তোমার রূপ তোমায় দেখা ভালা লাইগা গেছে আমার খুব আর থাকতে চাই না চুপ চলো ডাইকা আমি কাজী যদি তুমি থাকো রাজি বেবি তুমি এলা সাপ আর আমি তোমার বেশি শেখ তুমি থাকলে রিয়েল আর বাকি সব ফেক আমার মাথা পুরা কেক গাড়ির ফেল হইছে ব্রেক চলো জন্য মিলা মারি ঢৌকিলা পেক যতই করি তিন পার্ট আমি পোলা ঠিকঠাক হাতে হাত রেখা দেখ লাইফ পুরাই যা সমাজের মায়ের রে বাপ নাইচা জামু সারা রাত তোর বুকে মাথা দিয়া দেখবো আসমানের চাঁদ বেবি তুমি পুরা হাই আমি জেলা পুরা চাই চলো দুইজনে মিলা যা ইচ্ছা কইরা যাইয়া দিকে বাংলা ভাই বাংলা র্যাপ মারাত্মক কথা চাইরা যাই বেবি তোমারে চাই আর কিছু পাই না পাই আরে ভাই রে ভাই স্লো মৌসুমে তোমারে দেখা যায় রং লাইগা যায় মুন্ডা গইলা যায় তোমায় ছাড়া যেন একদম ময়রা যায় এই বাতিজা টাকা পয়সা থাকলে পকেটে মাইয়া আইব রকেটে করা তেল মার ফ্রেমে জায়গা বাম পাওয়ার পকেটে কোন চেডের গড়াই করেন ভাইবা চিন্তা কোন মিয়া বিদ্যা দন কাইরা লইতে লাগে কত কম মিয়া চগের মালিশ কইরা করবি বসি করোনা রে কানে ফুলে না কারণ গুরুজনের বারণ তোরা যতটা উপরে জমিনে রাখিস চরণ কারণ গজাইলো পাংখা হইলো পিপিলিকার মরণ কিরে চিকুরুনি কার বাইরে পিজদা পুরে যার ওরা উপরে উপরে মলম ডইলা নিজদা কইব মার একটু কিজদা সিধা বইয়া দেখ দি একে চিষ্টা হেনে কার বাকি বয়ানের কারিগর খালে বিলে বেকার সরকারি জব কইরা মিস্টার বিকে হইছে বক কইরা আরে উচাই বিচি লক কইরা হালায় তুই নক কইরা কালার মাই পোলার বউ সুন্দর আনছে শখ কইরা রাইতে যায় বাসের বাইতে বাতি বুতি অক কইরা সবালাই পিন পিন আর সতি না রে তিন তিন ভালা জিনিস গিলতি দিলে ভালা জিনিস চিনতি নন আরামের মাল হারায় না হারাই বস্তু এই মারাত্মক যদি তোমার রূপ দেখা ভালা লাইগা গেছে আমার খুব আর থাকতে চাই না চুপ চলো ডাইকা আমি কাজী যদি তুমি থাকো রাজি বেবি তুমি এলা সাপ আর আমি তোমার দেখি শেখ তুমি থাকলে রিয়েল আর বাকি সব ফেক আমার মাথা পুরা কেক গাড়ির ফেল হইছে ব্রেক চলো দুইজনে মিলা মারে ঢৌকিলা পেক যতই করি তিন পার্ট আমি পোলা ঠিকঠাক হাতে হাত রেখা দেখ লাইফ পুরাই দিক যা সমাজের মায়ের রে বাপ নাইচা জামু সারা রাত তোর বুকে মাথা দিয়া দেখবো আসমানের চাঁদ বেবি তুমি পুরা হাই আমি জেলা পুরা চাই চলো দুইজনে মিলা যা ইচ্ছা কইরা যাইয়া দিকে বাংলা ভাই বাংলা র্যাপ মারাত্মক কথা চাইরা যাই বেবি তোমারে চাই আর কিছু পাই না পাই আরে ভাই রে ভাই স্লো মোশনে তোমারে দেখা যায় রং লাইগা যায় মুন্ডা গইলা যায় তোমায় ছাড়া যেন একদম ময়রা যায় এই বেবি ভাতিজা টাকা পয়সা থাকলে পকেটে মাইয়া এবো রকেটে করা তেল মারছে মে জায়গা বাম পাওয়ের পকেটে কোন চেডের গড়াই করেন ভাইবা চিন্তা কোন মিয়া বিদ্যা দন কাইরা লইতে লাগে কত কম মিয়া চোয়াগের মালিশ কইরা করবি বসি করো না রে কানে ফুলে না কারণ গুরুজনের বারণ তোরা যতটা উপরে জমিনে রাখিস চরণ কারণ গজাইলো পাংখা হইলো পিপিলিকার মরণ কিরে চিকুরুন্নি কার বাইরে পিজদা পুরে যার ওরা উপরে উপরে মলম দইলা নিজদা কইবো মার একটু কিজদা বইয়া দেখ দিয়ে থাকে চিস্টা হেনে কার বাকি বয়ানের কারিগর খালে দিলে বেকার সরকারি জব কইরা মিস্টার বিকে ওইসে বক কইরা আরে উচাই বিচি লক কইরা হালায় তুই নক কইরা কালার মাই পোলার বউ সুন্দর আনছে সক কইরা রাইতে যায় বাসের বাইতে বাতি বুতি অক কইরা সবালাই পিন পিন আর সতি না রে তিন তিন ভালা জিনিস গিলতি দেলে ভালা জিনিস চিন্তি নন আরামের মাল আরাই না আরাই বস্তু